তুমি তোমার লজ্জার কথা কেন বললে লজ্জা এত গুরুত্বপূর্ণ বিষয় লজ্জার সংজ্ঞাই হচ্ছে লজ্জার সংজ্ঞা সম্পর্কে আলমারা যেটা বলেছেন আমি তাদের সংজ্ঞাটা আপনাদেরকে শোনাই বলছেন যে আলহায়া কোন লজ্জা হচ্ছে একটি ভালো চরিত্র ভালো লজ্জা তাহলে মন্দ চরিত্র না আমরা আবার আর একটাকে লজ্জা বলি যেটা আরবিতে খাজাল বলা হয় লজ্জায় এসে এখানে একটা ভালো কথা বললো না আমি লজ্জাতে বক্তব্য করতে পারি না ভালো না মন্দ মন্দ এই লজ্জা খারাপ একটা লোক হ্যাঁ মদ খাচ্ছে আমি লজ্জায় কিছু বলতে পারলাম না ভালো না মন্দ মন্দ এইটা লজ্জা না এটা খাজাল এটা হারাম এটা নয় এটা হায়া নয় আর হায়া হচ্ছে কি হায়ার সঙ্গে শুনে হলো কোন এমন একটা চরিত্র ইয়াব আসো আলা ইজতেনাবিল কবিহে যেটা খারাপ কথা কাজ থেকে বাঁচতে উৎসাহিত করে আপনি কখনো খারাপ কাজে নাই খারাপ কাজের ধারে কাছে খারাপ কথার ধারে কাছে না কেউ গাল দিলেও গাল দেবেন না কেউ মারলেও মারামারি করবেন না আপনি এটা হচ্ছে আপনার লজ্জা আমি ভাই লজ্জায় তার সাথে আর কিছু বললাম না তার সে আমাকে গাল দিল কিন্তু কিছুই বললাম না মারামারি করলাম না আমি ছেড়ে দিলাম সবুর করে নিলাম এটা ভালো না বন্ধ ভালো এটা হচ্ছে লজ্জা এটা হচ্ছে ইয়াবাস আলা ইজতেনাবিল আর কি করবো ইয়ামনা মিনা তাকসির ফি হাক্কে জিল হাক আর কারো যদি আমার ওপর অধিকার থাকে প্রাপ্য থাকে সেটা আদায় করার ক্ষেত্রে কোনো ত্রুটি করবে না লজ্জা যদি থাকে তো হক আদায় করতে গিয়ে ত্রুটি করবে না বাপের হক আছে না মায়ের হক আছে না ভাই বোনের হক আছে কি না তাদের হক আদায় করতে গিয়ে কোনো ত্রুটি করব না এটা হচ্ছে লজ্জা সুতরাং লজ্জায় আমি ভালো খেতে পাই না আমার ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারি না কিন্তু আমার বাপ মাকে তারপরও কিছু দিচ্ছি ভাই বোনদের মাঝে মধ্যেই আমি কিছু দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি অথচ আমার নিজেরই অভাব আছে এটা কিসের কারণে আমার লজ্জার কারণে লজ্জা প্রথম আল্লাহকে বলে লজ্জা লজ্জা শুধু মানুষকে না মানুষকেই লজ্জা করি আল্লাহকে লজ্জা করে না কিন্তু অধিকাংশ মানুষ বরং অধিকাংশ মুসলিম আগে আল্লাহকে লজ্জা করি যে আল্লাহ সব দেখছে যে আমার ছেলে মেয়ে সুখে খাবে আর বাপ মাকে টাকা পয়সা দেবো না তারা কত কষ্ট করে কি খাচ্ছে না খাচ্ছে না না না আমার চাইতে ভালো খাক বা আমার মতো কমপক্ষে আমার ছেলেমেয়েরা যা খাচ্ছে ওই একই খাবার আমার বাপ মা ভাই বোনরা খাবে জি চেষ্টা করবো আমি লজ্জা আল্লাহকে বলে আগে লজ্জা করতে হবে আল্লাহকে বলে লজ্জা লাগে সেই জন্য আপনি আপনার এই সোশ্যাল মিডিয়াতে কোনো খারাপ ছবি দেখবেন না নোংরা ছবি দেখবেন না কেন আপনি খারাপ ছবি দেখেন না নির্জনেও আল্লাহ কবুল বাচ্চা আল্লাহ দেখছেন হ্যাঁ আমার সামনে দেখতে পারবেন মহিলার ছবি নোংরা ছবি দেখতে পারবেন আমার সামনে আমার সামনে তোর কথা মজলিস বসে দেখতে পারবেন ফেসবুক খুলে পারবেন না আপনি পারবেন না আপনি কিন্তু ঘরে গিয়ে দেখছেন তার মানে মানুষকে লজ্জা করছেন কিন্তু রবকে লজ্জা করছেন না তো এ হচ্ছে হায়া অল হায়া ও সৌবত মানুষের মধ্যে যখন হায়া লজ্জা থাকে এই শরীয়তি লজ্জা এই লজ্জা মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় আর ভালো কাজে উৎসাহিত করে ওয়াল হায়া ও সৌবাদ মিল্লাবার এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ ওয়াসাল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন